এবার জনপ্রিয় ভাইরাল হুজুর আবরারুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জন শোনা যায় ভিডিও এডিটর স্বপন আহমেদ তাকে নিয়ে কি বলছে এইসব হুজুর কি অপরাধ করেছে টাকার জন্য ভাইরাল হওয়ার জন্য নাকি এই সমস্ত ওয়াজ করছে কি বলছে স্বপন আহমদ চলুন বিস্তারিত শোনাইছি পনেরো লাখ টাকারও বেশি টাকা হচ্ছে হারাম টাকা এই হারাম টাকা সে উপার্জন করতেছে শুধুমাত্র ফেসবুক পেজ থেকে হ্যাঁ এইটা সত্য যে উনি ফেসবুক পেজ থেকে ভিডিও অ্যাডের মাধ্যমে প্রতি মাসে পনেরো লাখ টাকারও বেশি টাকা ইনকাম করতেছে এবং সেটা হারাম টাকা ওইদিকে আবার উজান টিভির সিইও e কি বলছে হুজুর নাকি নারায়ের তাকবীর বলার জায়গাতে নারায়ের তাকবীর বলেছে তারপর আবার নাকি যে বাচ্চাটি আবরারুল হককে মুখে চুমু দিয়েছিল সেটা নাকি ছেলের মা শিখিয়ে দিয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য ছেলের মা কি প্রেমে পড়ে যায়নি তো হুজুরের সাথে চলুন আসল ঘটনা শুনে আসি সেই উজান টিভির সিইওর e মুখে তাকবীর দেওয়ার জন্য আগে বলেন রেডি সবাই লিল্লাহি তাকবীর হয় নাই আরো জোরে কাঁপাতে হবে লিল্লাহি তাকবীর আমার আম্মু বলেছে আপনার সেট সুমুকে আসতে বিরিয়ানি রান্দি খাওয়াবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে সবচাইতে বেশি মেসেজ যারা দিয়েছে তারা হচ্ছে মেয়ে বা মহিলা আজ একটা বিরাট ফাটাফাটি হইব আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমাদের যুব এবং যুবতী সমাজের আইডল আবরারুল হক আসিফ ভাইকে নিয়ে so latest started let's started let's আমার আম্মু বলেছে আপনার আসতে পারলে আচ্ছা আচ্ছা আমার আম্মু বলেছে আপনাকে একটা চুমু খাই আসতে পারলে আমার বিরিয়ানি রেন্দে খাওয়াবে এখন ওই চুমুটা কার ছিল ওই ছেলের নাকি ওই ছেলের মায়ের আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে প্রিয় দর্শক বর্তমানে আমরা সবাই ওয়াজ বেশি বেশি শুনি তবে দেখবেন ওয়াজের ময়দানে লক্ষ কোটি জনতার বীর কিন্তু আমলের কিছু শুনি না আমল কম বর্তমান ওয়াজ কমেডি আর মোটিভেশনাল ফানি করছে কিছু হুজুর কোরআন হাদিসের কোনো কথা আয়াত শোনা যায় না হাসি তামাশা ঠাট্টা মস্কারি এগুলো কি বর্তমান ছেলেমেয়েরা টিকটকে নিয়ে আবার তারাও ওয়াজ শুরু করে দেয় তাই হাদিসে এসেছে কেমতের আগে অনেক সুন্দর সুন্দর কণ্ঠর অধিকারী আলেম হুজুর বের হবে কিন্তু তাদের ওয়াজ কণ্ঠে নবীজির কোনো আদর্শ থাকবে না ওয়াজ শুনে কেউ আমল করবে না এটাই হচ্ছে বর্তমানে যা ঘটতেছে আপনারা দেখতেছেন আমরা দেখতেছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শিক্ষণীয় কিছু রয়েছে